নমস্কার আমি অর্পিতা আর তোমরা রয়েছো আমার সাথে অর্থাৎ অর্পিতার সাথে ম্যাথ এই চ্যানেলটিতে আর আজকে আমরা ইউনিটারি মেথডটা শিখব তাহলে ফার্স্টে ইউনিটারি মেথড এই ওয়ার্ডটাতে দেখো এই ইউনিট ওয়ার্ডটা রয়েছে এবার এই ইউনিট ওয়ার্ডটা কী বোঝায় এই ইউনিট ইউনিট কথাটা কথাটা বোঝায় হচ্ছে ওয়ান তার মানে এই যে মেথডটা এটাতে ওয়ানের কিন্তু প্রচুর পরিমাণের ইউজ রয়েছে ঠিক আছে এবার কি করে এই ওয়ানটাকে ইউজ করব সেটা আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখে নেব ফার্স্ট এখানে দেখো কোয়েশ্চেনটাতে কি বলেছে Dipu goes to buy nine pens from the shop for the nine pens he gives the shopkeeper rupees forty five if he would have bought one pen how much he have paid so এখানে আমাদের কোয়েশ্চেনটাতে করেছে যে না নটা নটা পেন সে কিনতে গেছে দোকানে এবং নটা পেনের জন্য সে শপকি শপকিপারকে কত টাকা দিয়েছে রুপিস ফর্টি ফাইভ এবারে সে যদি একটা পেন কিনতো তাহলে তাকে কত টাকা পে করতে হতো তাহলে দেখো সলিউশনটা কি করে করব ভীষণভাবে মানে ভীষণ ভালো করে দেখো মানে সলিউশনটা ঠিক এইভাবেই কিন্তু অঙ্কটা করবে তাহলে কি হবে তোমাদের নিজেদের এই মেথডে করলে বা এই ওয়েতে করলে কি হবে তোমাদের সুবিধা হবে গুছিয়ে হবে অঙ্কটা ঠিক আছে ফার্স্ট কী লিখতে হবে সলিউশনটা ফার্স্টে যে ওয়ার্ডগুলো লিখেছে এই ওয়ার্ডগুলোকে কী করবো আমরা ম্যাথামেটিক্যালি এক্সপ্রেস করবো ফার্স্ট দেখো আমি লিখেছি এক্সপ্রেসিং দ্য প্রবলেম ম্যাথামেটিক্যালি তাহলে ফার্স্টে কী করেছি দেখো এখানে কী কী আছে না পেনস আছে পেনস আছে আর হচ্ছে রুপিস আছে তার মানে পেন আর তার কস্ট রয়েছে ওর প্রাইস রয়েছে তো তুমি এখানে লিখতে পারো নাম্বার অফ পেনস আমি এখানে লিখেছি নাম্বার অফ পেনস আর এখানে হচ্ছে প্রাইস তাহলে ফার্স্টে দেখো নাম্বার অফ পেনস কতটা কতগুলো পেনের দাম বলা আছে এখানে প্রাইস বলা হচ্ছে যে নটা পেনের প্রাইস বলে দেওয়া আছে রুপিস ফর্টি ফাইভ আমি সেটাই লিখেছি নাইন আর এই পাশে লিখেছি তার প্রাইস হচ্ছে রুপিস ফর্টি ফাইভ এবার আমার কটা পেনের দাম জানতে চেয়েছে ওয়ান খান একটা পেনের দাম জানতে চেয়েছে তাহলে আমি এখানে লিখেছি ওয়ান আর এখানে কোয়েশ্চেন মার্ক দিয়েছি তাহলে আমাকে এখানে একটা পেনের দাম বের করতে হবে তারপর আমি কি করেছি দেখো আমরা ডিরেক্ট কিন্তু ইউনিটারি মেথড ইউজ করার আগে যেটা খুব ইম্পর্ট্যান্ট ম্যাক্সিমাম মানে বাচ্চারা যেখানে ভুল করে সেটা হচ্ছে রিলেশনটা লেখে না এই যে নাম্বার অফ পেন্স আর প্রাইস এদের মধ্যে রিলেশন কি অ্যাকচুয়ালি রিলেশন বলতে এখানে হচ্ছে if number of pen decreases or increases then the price decreases or increases বুঝতে পারছো মানে যদি পেন সংখ্যাটা বাড়ে তাহলে তোমার প্রাইসটা বাড়ছে না কমছে এইটাই হচ্ছে এদের মধ্যে রিলেশন এবার দেখো একটা বাড়লে একটা বাড়লে যদি আর একটাও বাড়ে তাহলে সেটা কিন্তু ডিরেক্ট রিলেশন বলা হয় একটা বাড়ার সাথে সাথে আর একটা যদি বাড়ে তাহলে ডিরেক্ট রিলেশন অর একটা কমার সাথে সাথে যদি আর একটা কমে তাহলেও সেটা ডিরেক্ট রিলেশন মানে সেম জিনিস হচ্ছে বাড়ছে বাড়ছে কমছে কমছে আর যদি উল্টোটা হয় মানে একটা বাড়ছে আর একটা কমছে বা একটা কমছে আর একটা বাড়ছে তাহলে সেখানে হয় ইনভার্স রিলেশন সো এখানে দেখো আমাদের কি হচ্ছে এই অঙ্কটাতে if number of pens decreases then the price also কি হবে ডিক্রিজেস যত তুমি কম পেন কিনবে তত তোমাকে কম পে করতে হবে শপকিপারকে সো এখানে আমি লিখে দেবো decreases so the relation between them is দেখো এটা ডিক্রিজ হচ্ছে এটাও ডিক্রিজ হচ্ছে দুটোই ডিক্রিজ বা দুটো যদি ইনক্রিজ হতো তাহলে কি হতো একই রিলেশন হতো এখানে আমি ডিক্রিজ ওয়ার্ডটা লিখেছি তোমরা এখানে ডিক্রিজ না লিখে ইনক্রিজও লিখতে পারো কোনো ভুল নেই তুমি যদি এখানে লেখো if number of pens increases then the price also increases তো ওখানে কোনো ভুল হবে না একই রিলেশন হবে ঠিক আছে so the relation between them is direct according to unitary method এবার আমার দেখো পার্টগুলো ভালো করে দেখো ফার্স্ট তুমি ম্যাথামেটিক্যালি এক্সপ্রেস করবে এটা একটা পার্ট তারপর তুমি কি করবে ওদের মধ্যে রিলেশন লিখবে এটা একটা পার্ট তারপর হচ্ছে তুমি এই ইউনিটারি মেথডটা ইউজ করবে এবার অ্যাকর্ডিং টু ইউনিটারি মেথড আমি কী করছি আমি এখানে বলে দিলাম আমি ইউনিটারি মেথড ইউজ করছি আর cost of nine pens equal to হচ্ছে রুপিস ফর্টি ফাইভ তাহলে cost of sorry cost of nine pens equal to rupees forty five so cost of one pen কত হবে তাহলে কস্ট অফ ওয়ান পেন দেখো তোমার যত পেন কম কিনবে তাহলে তোমার প্রাইসটা কমে যাবে তাহলে দেখো যদি প্রাইস এখানে কমছে তো আমি এখানে কি করব ডিভিশন করব ওকে ডিভিশনটা আমি এরমভাবে লিখছি তাহলে এখানে তাহলে আমার অ্যান্সারটা বেরোবে রুপিস তুমি এখানে লেস করে দিয়ে এদেরকে নাইন দিয়ে ডিভাইড করলাম এখানে ওয়ান এখানে নাইন দিয়ে ডিভাইড করলে ফাইভ রুপিস ফাইভ তাহলে he have paid rupees five for one pen so আমাদের অঙ্কটা হয়ে গেল তাহলে চলো পরের এক্সাম্পল দেখে নিই তাহলে আমাদের পরের এক্সাম্পলটা দেখো এই পরের এক্সাম্পলে হচ্ছে a weaver weaves forty two metre of cloth in six days দেখতে পাচ্ছ আশা করি a weaver weaves forty two metre of cloth in six days how much can he weave in one day so ফার্স্টে আমাকে কি করতে হবে দেখো বুঝতে হবে যে কি চেয়েছে ফার্স্ট এখানে দেখো ক্লথের লেন্থটা দিয়ে দিয়েছে ফর্টি টু মিটার আর তোমার কতগুলো ডেজ লিখেছে ওকে বোনার জন্য ওয়েভ মানে হচ্ছে বোনা একটা ক্লথকে বোনা বোনার জন্য কতগুলো দিন লেগেছে ছ দিন লেগেছে তাহলে দেখো এখানে বলেছে forty two metre cloth weave করতে তোমার লেগেছে সিক্স ডেজ তাহলে how much can he weave in one day তাহলে একদিনে কতটা করতে পারছে আর কতটা ওয়েভিং করতে পারছে তাহলে দেখো এক্সপ্রেসিং দ্য প্রবলেম ম্যাথামেটিক্যালি আমি বলেছিলাম আগের অঙ্কটাতে তিনটে পার্ট রয়েছে এক্সপ্রেসিং এক্সপ্রেস করবে ফার্স্টে ম্যাথামেটিক্যালি প্রবলেমটাকে তারপরে সেটার মধ্যে রিলেশন বার করবে তারপর সেটা ইউনিটারি মেথড করবে এবার ফার্স্ট আমি এক্সপ্রেস করছি নাম্বার অফ ডেজ হচ্ছে এখানে আমার সিক্স ডেজ আর লেন্থ অফ ক্লথ হচ্ছে ফর্টি টু মিটার তারপর হচ্ছে নাম্বার অফ ডেজ হচ্ছে ওয়ান এবং কোয়েশ্চেন মার্ক সেটা আমাকে বার করতে হবে আমার নাম্বার একদিনে কতটা করছে তাহলে দেখো তোমাকে একটা জিনিস আমি এখানে বলে রাখি এই যে নাম্বার অফ ডেজটা আমি এপাশে লিখলাম লেন্থ অফ ক্লথ এখানে লিখলাম আমি যদি উল্টোভাবে লিখতাম মানে এপাশে লেন্থ অফ ক্লথ লিখতাম এপাশে নাম্বার অফ ডেজ লিখতাম তাহলে কিন্তু একটু প্রবলেম হতো প্রবলেমটা কিছুই না এই যে কোয়েশ্চেন মার্কটা এপাশে পড়ে যেত সবসময় চেষ্টা করবে এই যে যখন ম্যাথামেটিক্যালি এক্সপ্রেস করবে যেটা বার করতে দিয়েছে মানে যেটা জানতে চাইছে রিকোয়ার্ড যেটা কোয়েশ্চেন মার্ক যেটাতে বসবে সেটাকে সবসময় আমাদের রাইট সাইডে রাখবো ওকে এটা লেফট এটা রাইট এটা রাইট সাইডে আমি কিন্তু রাখবো আমার রাইট হ্যান্ড রাইট হ্যান্ডে আমি রাখবো সবসময় কোয়েশ্চেন মার্কটাকে তাহলে পরে আমি যখন ওটাকে ইউনিটারি মেথড দিয়ে যখন আমি ওটাকে স্টেটমেন্টগুলো লিখবো তাহলে আমাদের ইজি হবে লিখতে ঠিক আছে কারণ আমরা তো এই দিকটা বার করবো দেখো এখানে এখানে একটু দেখে নাও এখানটা দেখো ফর্টি টু মিটার আছে আবার এই পাশে যখন কোয়েশ্চেন মানে আমি এখানে স্টেটমেন্টগুলো লিখছি তখন এই পাশে ফর্টি টু মিটার আছে এবং অ্যান্সারটাও এই পাশে বেরোবে ওকে এটার জন্য আমি তোমাকে বলে রাখলাম সবসময় কোয়েশ্চেন কোয়েশ্চেন মার্ক যেটা হাতে থাকবে সেটা সবসময় রাইট হ্যান্ডে রাখবে ওকে এরপর কি করবো ওদের মধ্যে রিলেশন বার করবো দেখো অবভিয়াসলি যত দিন তুমি বেশি পাবে তত তুমি বেশি পরিমাণে ক্লথ তুমি ওয়েভিং করতে পারবে তো if number of days decreases length of cloth woven is decreases okay if number of days increases length of cloth woven is increases so the relation between them is direct so এবার আমরা according to the unitary method কী করলাম দেখো in six days length of cloth woven forty two metre এটা তো দেয়াই আছে গিভেন এটা আমাদের তারপর আমি কি করলাম in one days length of cloth woven এবার আমি কি করছি ডিভিশন করে দিচ্ছি কাকে কী দিয়ে ডিভিশন করছি দেখো ফর্টি টু মিটারকে ডিভিশন করছি সিক্স ডেজ দিয়ে ওকে ডিভাইড করে seven metre so he weave seven metre cloth in one day তাহলে দেখো আমরা এই ইউনিটারি মেথডে দেখো কি করছি ওয়ানের ভ্যালুটা কিন্তু বার করছি সবসময় ওয়ানের ভ্যালুটা কিন্তু বার করছি ঠিক আছে এবার দেখো অঙ্কগুলোতে স্টেটমেন্ট আমাদের ওয়ানের ভ্যালুটাই জানতে চেয়েছে ওয়ান ডেজে কতটা হবে সেটাই জানতে চেয়েছে যদি এরকম না হয় তাহলে তখন আমরা কি করব। তাহলে চলো সেরকম একটা এক্সাম্পল দেখে নিই দেখো আমি একটা সিমিলার এক্সাম্পলই নিয়েছি একই রকম example weaver weaves forty two metre of cloth in six days how much can he weave in four days এবার দেখো শুধু ডিফারেন্সটা কী হচ্ছে আমি আগে যেটা করলাম ওয়ান ডেজের জন্য এবার ফোর ডেজের জন্য করছি কি ডিফারেন্স করছি দেখো সেমভাবে এক্সপ্রেস করেছি mathematically express express expressing the problem mathematically লিখেছি তারপর নাম্বার অফ ডেজ তারপর এবার number of sorry length of cloth এ পাশে করেছি এবার দেখো কোয়েশ্চেন মার্কটা আমাদের সবসময় রাইট হ্যান্ডে রাখতে হবে তাই রাইট হ্যান্ডে রেখেছি এবার দেখো সিক্স ডেজে হচ্ছে ফর্টি টু মিটার ফোর ডেজে কত করছে এখানে কোয়েশ্চেন মার্ক রেখেছি এবার দেখো তারপর কি করতে হবে আমাদের রিলেশনের পার্টটুকু করতে হবে রিলেশনের পার্টে কি লিখেছি if number of days decreases then the length of cloth woven also decreases okay if number of days decreases the length of cloth woven also decreases so the relation between them is direct decreases decreases so direct যদি ইনক্রিজেস ইনক্রিজেস লিখতে তাহলে তুমি ওটা তাতেও তুমি ডাইরেক্ট লিখতে তুমি এখানে যদি ইনক্রিজ লেখো তাতেও কিন্তু ভুল নয় আমি বারবার বলছি আমি যে কোনো একটা লিখছি ডিক্রিজেস লিখবে বা যে কোনো একটা ইনক্রিজেস লিখবে এবার সেই তার রেসপেক্টে যেটা হচ্ছে সেটা লিখবে মানে ইনক্রিজ হলে ইনক্রিজ লিখবে আর ডিক্রিজ হলে ডিক্রিজ লিখবে তাহলে রিলেশনটা তখন ডাইরেক্ট হবে তাহলে এবার দেখো অ্যাকর্ডিং টু ইউনিটারি মেথড আমি কি করেছি দেখো এর আগে আমরা জাস্ট ওয়ানের ভ্যালুটা বার করলে হয়ে যেত কিন্তু এখানে তো ওয়ানের ভ্যালু বার করতে দেয়নি আমাকে ফোর ডেজের কতটা ওয়েভ করছে সেটা বার করতে দিয়েছে তাহলে আমি এখানে কী লিখবো in six days length of cloth woven forty two meter এটা আমাদের দেখো গিভেন ছিল six days length of cloth woven forty two meter তাহলে এবার দেখো in one days length of cloth woven কত হবে আমার এখানে কী করতে হবে ডিভিশন করতে হবে অবভিয়াসলি সিক্স ডেজে যতগুলো যতটা ওয়েভ করছে তার ওয়ান ডেজে তো কম করছে কম করছে মানে কিন্তু এখানে সাবট্রাকশন নয় মনে রাখবে ডিভিশন করতে হবে এখানে আমরা ডিভিশন করে দিলাম আর ডিভিশনটা ডিভিশন সাইন দিয়ে করছি না জাস্ট বাই লিখে করছি এবারে ফ্র্যাকশন ফ্র্যাকশন ফর্মে রাখছি ইন ফোর ডেজ তাহলে ইন ফোর ডেজ কী হচ্ছে লেন্থ অফ ক্লথ ওয়েভেন কি হবে তাহলে দেখো ওয়ান তুমি কিন্তু সিক্স ডেজকে নিয়ে ভাববে না ফোর ডেজের কথা ভাবো ঠিক তার আগেরটার কথা ভাববে ওয়ান ডেজে যতটা ওয়েভ করেছে একজন তাহলে নিশ্চয়ই ফোর ডেজে বেশি করবে তাহলে কি করতে হবে বেশি মানে এখানে মাল্টিপ্লিকেশন করতে হবে তাহলে forty two into four multiplication কিন্তু তুমি এখানে ফোরটা উপরে লিখতে পারো বা তুমি ফর্টি টু বাই সিক্স লিখে পাশে ইন্টু দিয়ে ফোরও লিখতে পারো আর ইউনিট লিখতে কিন্তু কখনো ভুলবে না যদি কোনো অঙ্কে ইউনিট ইউজ করো সেটা কিন্তু কখনো লিখতে ভুলবে না তাহলে দেখো এখানে আমরা সিক্স দিয়ে দেখো কাটা যাচ্ছে এখানে সিক্স দিয়ে এখানে কেটে দিলাম ওয়ান হলো তাহলে সিক্স দিয়ে অ্যাকচুয়ালি সিক্স দিয়ে কাটা মানে সিক্স দিয়ে ডিভাইড করা একে সিক্স দিয়ে ডিভাইড করলাম সিক্সকে তো ওয়ান হলো আর সিক্স দিয়ে যদি ফর্টি টুকে ডিভাইড করি তাহলে কত হচ্ছে সেভেন ওকে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে টোয়েন্টি এইট মিটার ওকে তাহলে দেখো অ্যান্সারটা কীভাবে কীভাবে লিখবো তাহলে he wove twenty eight meter in four days তাহলে বুঝতে পারলে কত ইজি ইউনিটারি মেথডে আমরা দেখো ফোর ডেজের জন্য বার করতে দিক আর জয় করতে দিক না কেন ওয়ানকে কিন্তু আমাদের ইউজ করতেই হচ্ছে ওর জন্য কিন্তু এই মেথডটাকে ইউনিটারি মেথড বলা হয় আমি ফার্স্টেই বলেছিলাম যে আমরা অঙ্ক করার মাধ্যমে শিখে নেবো কেন এটাকে ইউনিটারি মেথড বলা হয় আর কোথায় ওয়ানের হেল্প নিচ্ছি আমরা এইভাবে আমরা ওয়ানের হেল্প নিচ্ছি